ফুটবল জগতের একজন রাজার নাম মেসি যার পায়ে এমন জাদু রয়েছে যে তাকে দেখলেই অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় কারণ খেলার মাঠে একাই পাঁচ ছয় জনকে কাটিয়ে কিভাবে যেন বলটা গোল পোস্টে ঢুকিয়ে দেন আর তাতেই যেন মুগ্ধ পুরো বিশ্বের মানুষ তবে আপনারা একটা বিষয় জেনে অবাক হবেন যে আমাদের ধর্ম ইসলামকে তিনি অনেক ভালোবাসেন এবং তিনি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কেননা তার সাথে এমন একটি ঘটনা ঘটে গেছে তা শুনলে আপনিও চমকে যাবেন কারণ আমাদের ধর্মের মানুষের আচার আচরণ এমন হয় যা অনেক বড় বড় মানুষকে মুগ্ধ করার মতো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেসি বলেন একদিন আমি মুখ ঢেকে রাস্তায় হাঁটছিলাম যদিও এটা খুব একটা হয় না তবে হঠাৎ করে বের হয়ে যায় আমি হাঁটছিলাম আমি দেখলাম এক লোক হাত দুটো এক করে ওপরের দিকে তাকিয়ে আছে তার চোখে পানি টলমল করছিল আমি তাকে না দেখে বিষয়টি ভালোভাবে দেখছিলাম তারপর একজন হাঁটার সময় তাকে ধাক্কা দেয় তিনি একটু বিরক্ত হলেন না এমনকি যিনি ধাক্কা দিলেন তিনি ওই লোকটির পাশে দাঁড়িয়ে রইলেন তারপর হাত নামানোর পর কি যেন বললেন এবং তার প্রতি উত্তরে সেই হাত তুলে থাকা লোকটিও বললেন আমি একটু কাছে গেলাম যে লোকটি ধাক্কা দিল তাকে জিজ্ঞেস করলাম আপনি হাত নামানোর পর কেন বললেন তিনি বলেন উনি মোনাজাত করছিল আর সেই সময় কথা বলতে হয় না তাই আমি দাঁড়িয়েছিলাম আর তার প্রার্থনার সময় আমি ভুলবশত আঘাত করি আর তার কাছে ক্ষমা চাওয়া আমার উচিত আমার ধর্ম ইসলাম আমাকে সেই শিক্ষা দিয়েছে তারপর মেসি বলেন আমি ওই হাত তোলা লোকের কাছে গিয়ে বললাম আপনি হাত তুলেছেন কেন তিনি বলেন আমার খোদার কাছে আমি বলছিলাম আমি না খেয়ে থাকবো তবুও যেন আমাকে অন্যের কাছে কোনো কিছু ভিক্ষুকের মতো চাইতে না হয় এবং আমাকে যেন রুজির ব্যবস্থা করে দেন মেসি বলেন আপনাকে ধাক্কা দিল আপনি রেগে গেলেন না কেন লোকটি বলে আমার ধর্ম ইসলাম আমাকে ক্ষমা করার শিক্ষা দিয়েছে কাউকে আঘাত করতে নয় তারপর মেসি বলেন আমি তাকে অর্থ দিতে চাইলাম কিন্তু তিনি আমায় ফিরিয়ে দিয়ে বলেন আপনি আমার থেকে কিছু ক্রয় করতে পারেন তাতে যে লাভের অংশ পাবো এটাই আমার রুজি মেসি বলেন তাদের কথায় অবাক হলাম তাদের ধর্ম কত সুন্দর আর মানুষগুলোর আচরণে আমি মুগ্ধ এমন ধর্ম আমরা কেন পেলাম না আমাদের ধর্মে এমন কিছুই দেখি না তবে আমার ইচ্ছা আছে তাদের বিষয়ে আরো জানার তো প্রিয় দর্শক ইসলাম ধর্ম নিয়ে মেসির এমন আগ্রহ নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ